ছিলাম তোরে ভালো না বেশে তোর সুখের বলি হলাম আমি অবশেষে ভালোই ছিলাম তোরে ভালো না বেশে তোর সুখের বলি হলাম আমি অবশেষে ভালোবাসার সময় না আমি হারালাম তুই ভালো নামে তুই ভালো না ভালোর মুখোশ পরেছিলি যে না গেল না তুই ভালো নামে তুই ভালো না জীবন আমার রসতলে তোর চলো না চারদিকে তোর শূন্য দশা আমি পাশে ছিলাম নিজের মুখে বলেছিলি নতুন জীবন পেলাম আমার আকাশ রঙিন যখন ব্যথার নিলে পাখিরে তুই গেলি ছেড়ে অসহায় পেয়ে তলে তোর না তুই ভালো নামে তুই ভালো না কেমন করে ঘুম আসে তোর দিয়ে না আমায় মন্দ বলে গেলি কো সে সুখের নীল আমার দিকে ছুঁড়ে মারলি অভিযোগের তীর বারে বারে বলেছিলি সব অনুভব আমি মিথ্যে অনুভবের শিকার গাতে হবে জানি তুই ভালো নামে তুই ভালো না জীবন আমার রসাতলে খবর নিলি তুই ভালো না তুই ভালো না জীবন এখন হয়ে গেল দুঃখের জেলখানা ভালোই ছিলাম তোরে ভালো না বেশে তোর সুখের বলি হলাম আমি অবশেষে ভালোবাসার জরের পোষা ময়না আমি হারালাম তুই ভালো নামে তুই ভালো না ভালোর মুখোশ পরেছিলি না গেল না তুই ভালো নামে তুই ভালো না জীবন আমার রসাতলে তোর চল না